আসসালামু আলাইকুম শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসমইন উকিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার চারজন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ গতকাল রাতে ও আজ সকালে সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয় সকাল এগারোটায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ জামিল হাসান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন এ সময় চোদ্দ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জামিল হাসান জানান গতকাল রাতে ক্যাম্প সাত এর ব্লক জি এলাকায় আশ্রার শীর্ষ সন্ত্রাস সমিউদ্দিন সহ চোদ্দ থেকে পনেরো জন সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে আজ সকালে ফের অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করা হয় ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান তিরিশটি চায়না রাইফেলের গুলি সাতাশটি পিস্তলের গুলি পাঁচটি শটগানের কার্তুজ তিনটি খালি ম্যাগজিন চারটি ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রগুলি সহ আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা নিশ্চিত করে শোভন পরিবেশ গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদে কক্সবাজারে পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে সকালে র্যালি বের করা হয় এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমুদ্দিন চৌধুরী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলাইমান জেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পেশাগত স্বাস্থ্য ও সেফটি সম্পর্কে দেশব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে আগামী বারোই জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্খার মেয়র প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ গতকাল শহরের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দলের সভা আহ্বান করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বসর আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংখ্যা সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা সাতচল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা বাইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল চারটা বাইশ মিনিটে চলবে রাত এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে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 সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে